एहसान की बिगड़ी बन जाए मुश्किल न रहे कुछ गम न रहे रहमत की इशारा हो जाए रहमत के खजीना मिल जाए কালকে রাত্রে যখন ফজরের আজান হয় আপনি মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছেন দেখলেন একজন যুবক মাথায় কবি দিয়ে মসজিদের দিকে চলে যাচ্ছে রাত্রে যখন ফজরের আজান হয় আপনি মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছেন দেখলেন একজন যুবক মাথায় কবি দিয়ে মসজিদের দিকে চলে যাচ্ছে আপনি চিন্তা করলেন এই যুবকটাকে কখনো মসজিদে যেতে কখনো দেখলাম না আজকে ভোর রাত্রে এত গভীর রাতে সেই মাথায় কবি দিয়ে একা একা মসজিদে কেন যায় যুবককে ডাক দিয়ে বলে যুবক কোনদিন তোমাকে শুক্রবার জমান নামাজ তোমাকে কোনোদিন মসজিদে দেখি নাই আজকে রাতের দিশিতে তুমি একা একা কোথায় যাচ্ছ মাথায় তুমি যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি আগের মতো যুবক এখন আর নেই আমার কলমের ভিতরে একটা নূর ঢুকেছে নূর প্রবেশ করেছে ওই নূর ঢুকার কারণে আমি আর বিছানায় শুয়ে থাকতে পারি নাই এই এত গভীর রাতে মসজিদে ছুটে চলেছি রহমতে ইশারা হো যায় রহমতে কি ইশারা খোঁজায় রহমতে কি খোঁজিনা মিল যায় দেখা যায় সেই যুবক আস্তে আস্তে দাড়ি রাখতে শুরু করলো আগে সে মদ পান করতো এখন সে মদ পান আর করে না আগে সে মানুষকে কষ্ট দিত খারাপ ভাষায় গালি দিত এখন সে খারাপ ভাষায় গালি আর দেয় না মা বাবাকে কষ্ট দিতে দেখো আর কষ্ট দেয় না স্ত্রী কাকে মারধর করতে এখন আর মারধর করে না স্ত্রী থেকে স্ত্রীকে প্রাণ থেকে ভালোবাসে ছোটদেরকে রং করে দয়া করে মুরব্বীদেরকে দেখলে সালাম দেয় মুরব্বীরা মসজিদে যেতে হাঁটতে পারতেছে না হাঁটটা ধরে ধরে মসজিদে নিয়ে যায় বলেন দাদা চলুন চার দুয়ারে চলি এক কাপ চা খাই জিজ্ঞেস করে আগে তো আমাদেরকে দেখলে আমাদেরকে খারাপ খারাপ কথায় গালি দিতা এখন কেন আমাকে চা খাওয়ার জন্য তুমি চায়ের দোকানে দাওয়াত দিলে বলে আগে তো বুঝতে পারি নাই কেন জানি আজকে এই রোববার এলাকাতে আজকের মিলাদ নবী মাহবিলের পরে আমার দিলের ভিতরে কি জানি একটা নোর ঢুকেছে আমি বুঝতে পেরেছি যারা নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে মাথায় টুপি রাখে সবাই আমার নবীকে মহাব্বত করে এই জন্য আমি আজ থেকে আপনার মধ্যে আমার মহাব্বত লেগে গিয়েছে রহমত কি ইশারা হো যায় রহমত কি ইশারা হো যায় রহমত কি ফজিনা মিল যায় আগে সিগারেট খেতাম মদ পান করতাম খারাপ জায়গায় যেতাম এখন সেগুলো আর ভালো লাগে না এখন শুধু বসে থাকি আবার কখন মিলাদ নদী মাহফিল হবে এই মনটা কাঁদে কখন আল্লাহর আউলিয়া কারামের জিয়ারতে যেতে পারবো এবার আউলিয়া কারামের জিয়ারতে যেতে যেতে এবার মমতা কাঁদে আল্লাহর কাছে দোয়া করে কখন আমার নবীর রজে পাগের সবচেয়ে গুম্বুদ আমি কখন দিদার লাভ করব আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যে নবীকে এত মহাব্বত করে যে ভালোবেসে যে নবীর রওজাটা কখনো দেখলাম না আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমাকে মৃত্যুর আগে আগে নবীর রওজায় পাকের জিয়ারতটা তুমি নসিব করায়ো এটা হচ্ছে অন্তরের মহাব্বত আর রহমত আইসা বসে গুম্বদ ওয়ালে मंसूर दुआ जब वक्त नजर आए दीदार دیدار عطا کرنا رحمت کی اشارہ ہو جائے رحمت کی خزینہ مل جائے আমাদের দেশে এখনও আছে করোনা ভাইরাস এসেছিল ঠিক কিনা করোনা মহামারী এসেছিল কত বড় বিপদ কত মায়ের বুক খালি হয়ে গেছে কত মায়ের বুক থেকে সন্তান ছুড়ে গিয়েছে কত সন্তান এটিম হয়ে গেছে কত স্ত্রী বিধবা হয়ে গেছে এই কষ্ট যার চলে গিয়েছে সে বুঝেছে সন্তান হারানোর কি কষ্ট বাবা হারানোর কি কষ্ট স্বামী হারানোর কি কষ্ট কত বড় বিপদ এই বিপদ আমাদের উন্মতের উপর এসেছে ঠিক কিনা বলুন আমার রাসুল এই ব্যাপারে কি বলেছেন আমার রাসুল বলে দিয়েছেন আত্মাউ কলেরা মহামারী করোনা যত প্রকারের মহামারী আছে শাহাদাতুন লিমান উসিবা বিহি মিন আমার উম্মত হওয়ার কারণে আমার কোনো উম্মতের কাছে যদি এই মহামারী আসে ওই মহামারী আমার উম্মতের জন্য শাহাদত লাভের সৌভাগ্য হবে কিভাবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞেস করলেন আনি তাওনি মহামারী সম্পর্কে আমার নবী বলেন ইন্নাহু কানা আযাবান মহামারী হলো আল্লাহর একটা আশা আল্লাহ রব্বুল আলামিন যার কাছে চান তার কাছে আজাবকে পাঠিয়ে দেন কিন্তু আমার নবী বলেন আল্লাহ রব্বুল আলমিন যখন পৃথিবীতে কোনো আজাব নাজিল করেন যখন ওই আজাবের মধ্যে আমার উন্মতেও সামিল হতে পারে কিন্তু আমার উন্মতের ভিতরে যখন ওই ধরনের করোনা মহামারী আসবে ওই করোনা করোনা মহামারী আমার উন্মতের জন্য গজব হয়ে আসে না আজাদ হয়ে আসে না আমার উন্মতের জন্য রহমত হয়ে আসে একেই মহামারী অন্য মানুষের জন্য আজাব হয়ে আসেন আমার উম্মতের উপরে রহমত হয়ে আছে আম্মা জানাই সাবধান ইয়া রাসূলুল্লাহি মহামারী আপনার উম্মতের জন্য আযাব না হয়ে রহমত কিভাবে হয় রহমত হয়ে কিভাবে আসে আমার রাসূল বলেন ফালাইসা মিন রাজুলিন فيمكث في بيته صابرا محتسبا يعلم أنه لا يصيبه إلا ما كتب الله له إلا كان له مثل أجر الشهيد আমার নবী বলেন আমার কোন উম্মতের উপর যখন করোনা আসবে যখন মরণ গে- মরণ বিধি আসবে মৃত্যুকে মৃত্যু অবধারিত এমন কঠিন রূপ যখন আসবে আমার ওই নবীর যদি মনে মনে এই কথা ভাবে চিন্তা করে আমি তো একজন নগণ্য গুণাগার নবীর উম্মত আমার উপরে করুণা কেন আসলো আমার উপরে এই মহামারী কেন আসলো আমি তো একজন নবীর উম্মত ক্যান্সার আমাকে কেন ধরলো আজকে কেন আমি না খেয়ে থাকলাম আমার উপর এত বিপদ কিভাবে আসলো উম্মতের উপর যখন বিপদ আসে উম্মত তখন চিন্তা করে আমি তো একজন না এবার রসুল আমার উপর কেন বিপদ আসলো আপনার উপর যখন বিপদ আসে আপনি চিন্তা করেন হুজুরে তো ওয়াজ করে আমরা নবীর দয়াল নবীর উম্মত আল্লাহ আমরা অতি প্রিয় আমার উপর বিপদ কেন আসলো এত বড় বিপদ কেন আল্লাহ দিল তখন রাসুল বলেন উম্মত রে তুমি মনকে যদি এই কথা সান্ত্বনা দিতে পারো আল্লাহ আমার কোনো কল্যাণের কারণে হয়তো আল্লাহ আমার উপর কোনো একটা বিষয়ে অসন্তুষ্টি হয়েছেন আল্লাহ আমার গুণাকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে এই বিপদ দিয়েছে কষ্ট দিয়েছে আল্লাহ পাক হয়তো আমার গুণা না থাকলেও পরকালে আমার মর্তবা বুলন্দ করার জন্য আমার মর্যাদা বুলন্দ করার জন্য আল্লাহ আমাকে সম্মানিত করার জন্য আমাকে এমন বড় বিপদ দান করেছে আপনি যদি মনে মনে এই কথা বলে বলে মনকে বুঝাতে পারেন আল্লাহ তুমি আমাকে বিপদ দিয়েছ আমি নারাজ হই নাই আল্লাহ গো তোমার বিপদ আমি খুশি হয়েছি আল্লাহ তুমি আমাকে ধৈর্য দরবার অভিজ্ঞান করিও আয় আল্লাহ এই বিপদের কারণে আমার গুনাহ আল্লাহ এই কষ্টের কারণে আমার মা বাবার গুণা মাফ করে দিও আমার দাদার গুণা মাফ করে দিও আমার দাদির গুণা মাফ করে দিও আমার উস্তাদের গুণা মাফ করে দিও আমার মুর্শেদের গুণা মাফ করে দিও আমার আমার পীর সাহেবের গুণা মাফ করে দিও আমার কষ্ট রুচিলায় আমার ফ্যামিলির গুণামাপ করে দিও আমার কষ্টের রুচিলায় আমার বিপদের রুচিলায় আমার করোনা রুচিলায় আপনি আমাকে আমার নবীর দিদার নসিব করিও আপনি যদি এই ধরনের যদি অন্তরকে ছোট করে আপনি যদি নিজেকে ধৈর্যশীল করতে পেরেছেন আমার রাসূল বলে দিলেন হাদিসের বিষয়ে কানা লাহু মিসলু আজরিশ শাহীদ তখন বুঝে যাবে ওই উম্মতের কাছে আল্লাহর ওই বিপদটা রহমত হয়ে এসেছে কারণ সে রহমত বুঝতে পেরেছে রহমতের শুকরিয়া আদায় করেছে আমি নবী বলে দিলাম ওই উম্মত শহীদ হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে আমরা কত বড় নবীর উম্মত উম্মতের উপর বিপদ আসে রহমত হয়ে রহমত আল্লিল মুমিনিন আর অন্যের কাফের উপর আজাদ আসে গজব হয়ে কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য কোনো গজব দান করে না নবীর উম্মতের জন্য কোনো গজব নাজিল করে না কোনো আসান নাজিল করে না আল্লাহ আমাদের বর্তমান বুলন্দ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ দান করেন আমার রাসূল বলেন উম্মতেরা বুঝো বুঝো বোঝার চেষ্টা করো তোমরা তো আমার নবীর উন্মত কোনো সন্দেহ নাই আমার যেহেতু উন্মত হতে পেরেছ তোমরা সুখে থাকলে সুখ তোমাদের উপর দুঃখ হলো সেই দুঃখটাও সুখ যদি বলুন আমরা উন্মত হয়েছি এটাই আমাদের আনন্দের বিষয় আমাদের কোনো দুঃখ নাই আমাদের কোনো কষ্ট নাই আমাদের সকল কষ্ট আমাদের জন্য রহমত চিৎকার দিয়ে বলুন সোমাহ আমার রাসুল বলেন আমার উন্মতে আর একটা বৈশিষ্ট্য হল লাস্তামি উম্মাতি আলা দলালাতে পৃথিবীর কোনো যুগে কোনো সময়ে আমার উন্মতেরা কখনো পথভ্রষ্ট তারা উপরে সকলে একসাথে পথভ্রষ্ট কখনো হবে না এটা আল্লাহ পাক সাহায্য করবেন চিৎকার দিয়ে বলুন সুহান আল্লাহ আমার উন্মত একই নামে এটাই নামে কোনোদিন গুমরা হবে না সবাই দলালতের উপরে পদভ্রষ্টতার উপরে সবাই একমত হবে না কোন জায়গায় যদি কোনো উম্মত ভুল করে থাকে একটা উম্মত যে পৃথিবীতে বেঁচে থাকবে তারা মানুষকে হকের দিকে ডাকবে হক কথা শোনাই দেবে হাদিস এবং কোরআনের পাতা কোলে কোলে দেখাই দেবে উম্মতেরা তোমরা ভুল পথে চাচ্ছ তোমরা ভুল করতেছ তোমরা শুধরে যাও ঠিক হয়ে যাও ভালো হয়ে যাও আল্লাহ রাব্বুল এই উম্মত কোন জায়গায় যদি ভুল করে আল্লাহ পাক আরেকটা উম্মতকে দাঁড় করাই দিবেন ওই উম্মতের ভুলকে ধরিয়ে দেওয়ার জন্য ভুল থেকে সংশোধন করে ফিরে আসার জন্য চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এটা কত বড় নিয়ামত আমার রাসুল বলেন না তাজালু তাইবাতুম মিন উম্মতি হককে আমার উম্মত উম্মতের ভিতরে একটা দল থাকবে তারা হকানি তারা আলেমের রব্বানি তারা হক পথে চলবে হকের উপর থাকবে সব সময় তারা সব জায়গায় বিজয় হবে তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমার ইসলাম দিনকে কায়েম করার জন্য আমার রসুলের মোহাব্বতকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক উম্মতের ভিতরে একটা শক্তিশালী দল কেমন পর্যন্ত আল্লাহ রেখে যাবেন চিৎকার দিয়ে বলুন সুবাহ আল্লাহ রব্বুল আলমিন এই উম্মতকে আরো একটা মর্যাদা দান করলেন আমার রাসুল বলেন আমার উম্মতেরা আমল করবে কম সোয়াব পাবে বেশি চিল্লে বলুন সোহান আল্লাহ আমল করবে কম করেন না সোয়াব পাবে কি বেশি আমরা সবাই চাই অল্প চাকরি করে বেতন বেশি ঠিক কিনা বলুন আমরা সবাই প্রস্তুত থাকি আমি ডিউটি করবো কম কিন্তু আমি বেতন পাবো বেশি আমরা একটা যদি চাকরি করি কোথাও যদি চাকরির খবর আছে যে সেখানে অল্প ডিউটি করে অল্প চাকরি করে অনেক টাকা বেতন পাওয়া যায় তাহলে আমরা অন্য সব চাকরি ছেড়ে দিয়ে আমরা ওই চাকরিটা গিয়ে ধরে ঠিক কিনা বলো এই নবীর উম্মত অল্প আমলে অন্যান্য উম্মতের চেয়ে বহু গুণে হাজার গুণে লক্ষ গুণে কামতের ময়দানে এগিয়ে যাবে চিৎকার দিয়ে বলুন সোহান আল্লাহ হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসুল বললেন ইহুদিরা সারাদিন আমল করেছে তারা কেরাত কেরাত সব পেয়েছে খ্রিস্টানেরা নাসারারা তারা ঈশা রুহুল্লাহ নবীর উম্মত হয়ে আমল করেছে কে কেরাত কে সব পেয়েছে এই নবীর উম্মত আমি তাদেরকে কিরাতাইন কিরাতাইন ডাবল ডাবল করে আমি তাদেরকে সওয়াব দান করব চিল্লায় বলুন সুবহানাল্লাহ নারে তকবীর নারে রিসালা নারে গৌসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী أقل الأمم عملا وأكثرها ثوابا এই উম্মত আমল করবে কম সবাব পাবে বেশি সাথে সাথে দশলের যুগের ইয়াহুদিরা খ্রিস্টানেরা মনটা খারাপ করলো তারা শেষ নবীর উন্মত হয়ে ডাবল ডাবল সব কেন পাবে আমরা কি কোনো অন্যায় করেছি আমরা কি কোনো অপরাধ করেছি তাদেরকে কেন ডাবল ডাবল সবাব দেওয়া হবে তারা মনটা খারাপ করলো রাসুলকে জিজ্ঞাসা করল আপনি বলেন কেন আমাদের উপর এই অপরাধ আপনার উন্মত কম আমল করে স্বভাব বেশি পাবে আমরা কি অপরাধ করেছি তখন আমার রসুল উত্তর দিয়েছেন আল্লাহ রহমান আল্লাহ হচ্ছেন রহিম সমস্ত করুণা সবের বান্দার কেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মোহাম্মদুর রসুল্লাহ সমস্ত সবের বান্দারের মালিক আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তাকে করুণা দিয়ে তাকে নিয়ামত দিয়ে পূর্ণাঙ্গ করে দিবেন ভরপুর করে দিবেন ক্ষমতা কার আছে আল্লাহর আছে আমার আল্লাহর আছে কি নাই আল্লাহ বলেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান আল্লাহ যাকে পছন্দ করেন তাকে করুণা দেবেন সেখানে তোমাদের কথা বলার কোনো অধিকার নাই চিল্লে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ এই নবীর উম্মতকে অল্প আমলে সওয়াব বেশি দেবেন এটা আমার ইচ্ছা আমার করুণা এবার আমার রসুল জিজ্ঞেস করলেন হাল সালাম তো কুম মিন হককে কুম সাই তোমরা যে আমল করেছো তোমাদেরকে আল্লাহ সাবধান করেছে তোমাদের স্বভাব থেকে কেউ কোনো কিছু কমিয়ে দিয়েছে তারা বললেন না আমাদের সব থেকে কোনো কমানো হয় নাই তোমাদের মাথা ব্যথা কেন আমার রাসুল বলেন আল্লাহ পাকে এই মহাব্বত করে অল্প আমলে বেশি সব দান করবেন সুতরাং তোমাদের উপর জুলুম না করলেই চললো আমরা কতই আমার আমার আমরা এই এত নিয়ামত পেয়েছি এত আমরা আমলের ভিতরে বিধিবিধানের ভিতরে আমরা সহজতা সহজ আমরা পেয়েছি আমরা অল্প আমলের সব বেশি পাই আমরা সাগর পরিমাণ গুণা করলে তবা করলে আমাদের গুণা মাফ হয়ে যায় রসুলের নামে দরুদ পরে দোয়া করলে আমার আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায় এই নবীর জন্য ভালোবাসা আমাদের কতটুকু দরকার কতটুকু প্রয়োজন নবীর মহাপত নিয়ে আমাদেরকে দুরুশ্বরী পড়তে হবে ঠিক কিনা বলুন আল্লাহ बन जाए मुश्किल ना रहे कुछ गम ना रहे एहसान की बिगड़ी बन जाए एहसान की बिगड़ी बन जाए मुश्किल ना रहे कुछ गम ना रहे रहमत की इशारा हो जाए रहमत की इशारा हो जाए रहमत के खजीना मिल जाए रहमत की इशारा हो जाए रहमत की खजीने যদি ভালোবাসতে থাকো কোন একটা সময় যদি তোমার দিকে রহমতের ইশারা হয়ে যায় তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে তোমার নামাজ পরিবর্তন হয়ে যাবে তোমার দরুদ পরিবর্তন হয়ে যাবে তোমার তাহাজুদের নামাজ পরিবর্তন হয়ে যাবে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে তুমি রহমতের ফজিনার সাবির মালিক হয়ে যাবো রহমত কি সারা বোঝায় রহমত কি সারা বোঝায় রহমত কি খজিনা মিল যায় আমরা রহমতের আশা থেকে কখনো নৈরাশ হতে পারবো আল্লাহ বলে আল্লাহ রহমত থেকে উম্মত কোনোদিন নৈরাশ হতে পারবে না আমরা রহমতের আশায় আশায় থাকবো আর রহমত দেওয়ার জন্য আমার আল্লাহ আমার রাসুল মদিনায় বসে আছেন পৃথিবীর কোন প্রান্তে আমার উন্মত আমাদের রহমতের আশা নিয়ে বসে আছে তাদেরকে আমরা রহমত দিয়ে তাদেরকে ধন্য করে দিব চিৎকার দিয়ে বলুন সুবাহ ইহসান কি বিগিডি বন যায় मुश्किल न रहे कुछ गम न रहे যখন রহমতের ফাইসালা হয়ে যাবেন এই জীবনে যতই বিপদ আসুক দুঃখ আসুক আমাদের মন কোনোদিন ভাঙবে না এই অন্তর থেকে সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে সমস্ত চিন্তা চলে যাবে সমস্ত বিপদ কেটে যাবে যদি একবার আল্লাহর রহমতের ইশারা হয়ে যায় আল্লাহর রহমতের করোনা যদি একবার হয়ে যায় মদিনা থেকে একবার যদি ডাক এসে যায় একবার যদি মহাব্বতের ফয়েজ চলে আসে তোমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে তোমরা আর আগের মতো থাকবে না আজকের আব্দুর রহমান কালকের আব্দুর রহমান থেকে পৃথক হয়ে যাবে চিল্লে বলুন সুবাহ আল্লাহ এহসান কে বিগিডি বন যা बन जाए मुश्किल न रहे कुछ गम न रहे रहमत की इशारा हो जाए रहमत के खजीना मिल जाए